সুপ্রিয় সুধীবৃন্দ আমরা স্বাধীনতা টিভি স্বাধীনতা ডায়েরির পক্ষ থেকে আজকে আলোচনা করব যে আমাদের যে বাংলাদেশেই দ্রব্যমূল্যর উদ্যোগতি নয় সারা বিশ্বে দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং কি অবস্থা বিদেশের আজকে আমার সাথে আছেন যে দীর্ঘদিন প্রবাসে থাকাকালীন এখন ছুটিতে বাড়িতে আসছে সেখানের অবস্থা এবং সেখানের দ্রব্যমূল্য এবং রেভিডেন্স কেন আমাদের দেশে বর্তমানে কম সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আলোচনা করব এবং যে দ্রব্য মূল্য নিয়ে দেশে হরতাল অবরোধ বিভিন্ন যে সরকারের বিরুদ্ধে প্রবকাণ্ড চালাচ্ছে সেই ব্যাপারে আজকে আমরা আলোচনায় করার চেষ্টা করব আপনার নাম তো পরাদর্শন আব্বাস আপনি তো দীর্ঘদিন সৌদি আরবে বসবাস করেন সৌদি হ্যাঁ। আরবে কর্মরত আছেন আজকে মাসখানিক হয় মনে হয় আপনি বাংলাদেশে আসছে যাই হোক আমাদের বাংলাদেশে দ্রব্য মূল্য যে এখন বর্তমানে যে উদ্যোগী দাম বাড়তেছে এবং বিদেশে বাহির আসতে যে আপনি সৌদি আরব আছেন সৌদি আরবের অবস্থা আপনার পাশে কুয়েত কাতার ইউএন অন্যান্য রাষ্ট্রগুলো যে আছে সেখানেও আপনার হয়তো আপনাদের সাথে যোগাযোগ আছে বন্ধুবান্ধব আছে তাদের সাথে হয়তো যোগাযোগ হয় এখন খালি আমাদের দেশেই দ্রব্যমূল্যের উদ্যোগতি বা এই পরিস্থিতি নাকি পুরা বিশ্বে মানে এই অবস্থা বিরাজ করছে সে ব্যাপারে আপনি যদি কিছু বলেন ধন্যবাদ স্বাধীনতা টিভি আজকে স্টুডিওতে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির শুধু যে বাংলাদেশ তা না সারা বিশ্বে বর্তমানে সেখানে সর্বপ্রথম এটার প্রভাব পড়ছে সবচেয়ে বেশি কিছুদিন গত এক বছর আগে করোনা ভাইরাস সেটাকে কেন্দ্র করে মানুষের কাজকর্ম জীবনযাত্রার মান অনেকটা নিচে নামে গেছে মানে ওই তো ক্রয় ক্ষমতা হ্যাঁ এগুলা মানুষ কাজকর্ম নেয় কাজকর্ম করতে পারে নাই তারপরে এটা শুধু আমাদের বাংলাদেশে না বিশ্বের উন্নত দেশগুলাতেও এই প্রভাবটা পড়ছে বিশেষ করে করোনা ভাইরাসের ইয়েতে আর এরপরে এরপরে করোনা ভাইরাস শেষ হওয়ার পরপরে মুখ মোটামুটি কিছুটা হলেও কিছুটা কিছুটা হলেও মানুষের মোটামুটি কিছুটা কাজকর্মের দিকে মানুষ ফিরে গেছে আবার অর্থনীতি মোটামুটি কিছু সাঙ্গা হতেছিল ইতিমধ্যে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে দ্রব্যমূল্যের এই ক্রয় ক্ষমতার উপর মানুষের এটার উপর প্রভাব পড়ছে যথেষ্ট রুজির উপরে নির্ভর করে তো মানুষ ক্রয় ক্ষমতাটা বাড়ে কমে সেখানে আমাদের মানুষ তো রুজি বর্তমানে মানুষের রুজি ইয়ে জিনিসটা নাই বিশেষ করে যে বিশ্বে সবচেয়ে খাদ্য স্বয়ংসম্পন্ন দেশের ভিতরে ইউক্রেন রাশিয়া ওই সব দেশ থেকে আসে এই যে ধরেন সোয়াবিন তেল আমরা যতটুকু জানি ফিফটি পার্সেন্ট সোয়াবিন তেল আমদানি করে সবাই ইয়ে ইউক্রেন থেকে এখন সেখানে মানে ইউক্রেন উৎপাদন উৎপাদন হয় হ্যাঁ ওখানে উৎপাদন হয় এখন সেখান থেকে তো কোনো জিনিস আসতে পারে না ওদের বন্দর এখন বর্তমানে বন্দর বন্ধ কিছুদিন আগে বাংলাদেশের ওই যে নাবিকরা নাবিকরা একটা জাহাজ ওখানে যখন বেড়াইছিল তখন এখানে বম্পিং হওয়ার পর থেকে এরপর থেকে আর ওখানে এখন আর কোনো জাহাজ যায় না যা ইয়ে করে না ওখান থেকে আমদানি হয় না ওখান থেকে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে ওখান থেকে বিশ্বের সবচেয়ে গম আমদানির দেশ গম ইয়ে চাষাবাদ সবচেয়ে বেশি হয় ইউক্রেন এখন এই যুদ্ধের প্রভাবে পুরো বিশ্বে মানে মানে হ্যাঁ, উদ্যোগ উদ্যোগ থেকে এখন সৌদি আরবে মনে করেন আপনি সৌদি আরবে যে এই বাংলাদেশে যে তেলের ক্রাইসিস যে উদ্যোগ এখন আপনার তো সৌদি আরব মনে করেন আপনার কি অবস্থা একই অবস্থা এখান থেকে আরও আমাদের বাংলাদেশে তো আমাদের কিছু কিছু জিনিসটা আমাদের নিজের দেশে তো অনেক কিছু টুকটাক উৎপাদন হয় যেমন কিন্তু ওখানে তো সৌদি আরব তো কোনো কিছু সম্পূর্ণ তারা বাইরের থেকে মানে খরিদ করতে হয় সেখানে যেটা এখন তো আমদানি রপ্তানি বন্ধ হ্যাঁ। তেলের যদি একটা তেলের মনে করেন আচ্ছা ওইটা এটা দামের ব্যাপারে দামের ব্যাপারে ধরেন আজকে থেকে পাঁচ বছর আগে রিয়াল পাঁচ রিয়াল আপনার দুই লিটারে একটা ইয়ে ওখানে তো রিয়েল হিসাব দুই লিটারে একটা জারকান কিনতাম আমরা ছয় রিয়াল করে মানে এটা হচ্ছে সর্বনিম্ন মানের তেলগুলোর কথা বলতেছি উন্নত মানেরগুলো তো আরও বেশি এটা হচ্ছে সর্বনিম্ন মানের যেটা ছিল ওইটা ছয় রিয়াল ছিল একটা বর্তমানে সম্ভবত সম্ভবত ষোলো রিয়ালের কাছাকাছি আমি আমি আগে দুই মাস আগে দেখে আসছি তখনই বারো রিয়েল ছিল তখন তো যুদ্ধ মাত্র শুরু হয়েছে এখন সম্ভবত আমি মানে ষোলো নিচে ষোলো রিয়ালের নিচে তো হওয়ার কথাই না আরও উপরে যাওয়ার কথা আচ্ছা। মানে যেটা ছয় রিল ছিল এখন দেখি হ্যাঁ, আসছেন এখন বারো হ্যাঁ, রিয়াল হ্যাঁ। এখন হয়তো আবার আঠারো রিয়াল হ্যাঁ ষোলো থেকে আঠারো রিয়াল আপনার বেশি হ্যাঁ হ্যাঁ বেশি তাহলে আপনার মনে করেন আপনার এই যে আমাদের দেশে ডিম মুরগি এটার দামও মানে আমাদের দেশে বাংলাদেশে ডিম মুরগি বাইরের থেকে কোনো আশা লাগে না কারণ উৎপাদন হয় উৎপাদন এবং এটা মানে বিভিন্ন আছে করতেছে এটা বাংলাদেশে এই ধরনের মুরগির ডিম মানুষ বাংলাদেশের সাইডে মিটিয়েও বাইরে পাঠানো সম্ভব হয় তাহলে আমাদের বাংলাদেশে যে এই জিনিসগুলা এখন মুরগি ওইখানে কত একটা মুরগি কত দিয়ে একটা মুরগি ধরেন এক হাজার গ্রামের একটা মুরগি ছিল বারো রিয়েল থেকে তেরো রিয়েল ছিল বর্তমানে নাকি আমি শুনছি মানে গত দু তিন দিন আগে একজনের সাথে এরকম আলাপ করে ফোনে আলাপ করে জানতে পারলাম একটা মুরগি নাকি বর্তমানে বাইশ রিয়াল তাহলে আপনি চিন্তা করেন আগে ছিল বারো রিয়াল আর এই সেটা এখন হয়েছে বাইশ রিয়াল তাহলে ডবল মানে হয়ে গেল মানে ডবল কমপ্লিট ডবল হয়ে গেল তো তাহলে আপনি মনে করেন বাইশ রিয়েল হ্যাঁ। আমাদের বাঙালিদের জন্য বাইশটি যদি বারো রিয়েল আমাদের বাংলাদেশে ক মানে বারো বারো রিয়ালে আপনার বাইশ টাকা সাড়ে বাইশ টাকা ছিল তখন এখন সম্ভবত সাড়ে পঁচিশ টাকা রিয়াল মনে না বর্তমানে সাড়ে পঁচিশ টাকা রিয়েল চলতেছে এই আছে রিয়াল বর্তমানে আজকে এক সপ্তাহ পর্যন্ত পঁচিশ রিয়েল চলতেছে এক রিয়ালে পঁচিশ রিয়াল হইতেছে তো ওই হিসাবে যা হয় আর কি একটা মুরগির দাম সৌদি আরব থেকে আমার মনে হয় দশ গুণ বেশি আরে মানে দশ গুণ সৌদি আরবের এরিয়ার থেকে বাংলাদেশে একটা মুরগির দাম দশ গুণ কম এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা মনে করেন ডিম আগে ছিল এই যে কিছুদিন আগেও ছিল ডিমের ডজন ছিল একশো টাকা নব্বই টাকা আবার হঠাৎ করে এখন একশো একশো পঁচিশ টাকা একশো বিশ টাকা চব্বিশ টাকা হ্যাঁ, আজকে দেখছি হ্যাঁ। তাহলে নিত্য প্রয়োজনীয় তো বাংলাদেশের মধ্যে যে জিনিসগুলো আছে এটা আমাদের বাংলাদেশের বাইরের থেকে আনতে হয় না যেমন পেঁয়াজ মনে করেন আমাদের চোয়াবিন তেল আমাদের কত পার্সেন্ট জানি আমাদের দেশে উৎপাদন হয় কিন্তু কিছু হয়তো মানে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আমাদের বাইরের থেকে আমদানি করতে হয় তাহলে যেটা আমাদের যদি এই চোয়াবিন তেল বাংলাদেশে যদি পূর্ণ পূর্ণাঙ্গভাবে মানে উৎপাদন হতো তাহলে আমাদের বাইরে থেকে আর আমরা আমদানি করা লাগতো হ্যাঁ, তাহলে আমাদের দেশে এই ধরনের শুনতেছি এই ধরনের প্রসেস যে ইউক্রেন যেভাবে মানে উৎপাদন করতেছে ইউক্রেনে যে উৎপাদনটা বাংলাদেশে এখন সেই প্রসেসে উৎপাদন করবে উৎপাদন চলছে তাহলে আগামীতে মনে হয় আমাদের যে সব কিছু যখন আমরা যে ক্রাইসিস ছিল গত বছর এই বছর মোটামুটি যথেষ্ট ফলন হয়েছে হ্যাঁ। আমাদের চলতো না হ্যাঁ। চীনের ব্যয় ছাড়া আমাদের চলতো না চলতো না সেখানে কৃষক হ্যাঁ, বুঝতে কৃষক বুঝতে পারছে এখন মানুষ সাধারণ মানুষ বুঝতে পারছে এখন এখন নিজেরাই এটাকে চাষাবাদ করতেছে ইয়ে বাড়তেছে বাংলাদেশে এখন উৎপাদন বাড়তেছে উৎপাদন মানে এখন স্বয়ং সম্পূর্ণ আমাদের ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আনতে হয় না যেমন চাউল আমরা তখন ইন্ডিয়ার উপরে আমরা চাউল খাদ্য নির্ভর ছিলাম আমরা এখন আমাদের বাংলাদেশে চাউলে বাংলাদেশের ধান আমরা বিদেশে এখন রপ্তানি করতে পারি তো এই ধরনের আমি মনে করি যে বাংলাদেশে যে এই জিনিসগুলা যদি বাংলাদেশে একটু দাম বেশি হয় কৃষকরা যারা উৎপাদন করে তারা যদি দুটা পয়সা পায় তাহলে তারা উৎসাহিত হবে যে এই মানে উৎপাদনটা আরো বাড়ানোর জন্য কারণ যদি আমরা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষ যদি জিনিসের দাম কমিয়ে যায় তাহলে দেখা যায় আমরা উৎসাহিত হব না উৎপাদন করতে এখন কৃষকে যদি দুটা পয়সা পায় কিন্তু এটাতে কৃষক খুশি লাভবান হতেছে এবং উৎপাদন করতে তারা আগ্রহী হতেছে এবং উৎপাদন করার জন্য সবসময় সচেষ্ট থাকবে